তো বন্ধুরা এখানে একটা আমি ভিডিও ওপেন করছি যেটাতে আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে আমার কি কি কীরকম দেখেন যে রিকমেন্ডেশনে গেছে আটানব্বই পার্সেন্ট আর ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা হয়েছে এই ভিডিওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি জাস্ট একটি ভিডিও ওপেন করছিলাম এরপর এখানে দেখুন যে লাইভ চলতেছে প্লাস লাইভে হচ্ছে আমার সত্তরটা ভিউ কিন্তু আপ হচ্ছে তো আপনারা সাতাত্তরটা ভিউ দেখতেই পাচ্ছেন তো ইনস্ট্রিতে নিয়ে দেখাই আপনাদেরকে সেখানে হচ্ছে দেখেন যে পিক হচ্ছে চুরাশি ছিল তো এরপর দেখুন এখানে হচ্ছে আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে একটু ঘেটে দেখাবো কারণ আমার হ্যাঁ, চ্যানেলে এরপর থেকে কিভাবে এই ধরনের ভিউ আনবেন দেখেন যে কোনো শেয়ারই হয় নাই একুশটা করে ভিউস হচ্ছে তিনটা রিয়াক্ট কিন্তু পড়ে গেছে অলরেডি তো এখানে জাস্ট একটা কপিরাইট ওয়ার্ক কাজ চলতেছে মানে আপনারা দেখেই বুঝছেন যে এটা একটা কপিরাইট ওয়ার্কিং তো কপিরাইট ওয়ার্কের কাজ করে কিভাবে আপনারা এই ধরনের মানে ইয়া পাবেন ভিউস পাবেন এবং ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন আপনার পেজের জন্য তো সেটাই হচ্ছে এর পরের ভিডিওতে আপনাকে শেখানো হবে তো তার জন্য কি করতে হবে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে যাতে করে আমি কিভাবে কাজ করি কিভাবে কাজ করলে আপনার এক সপ্তাহের মধ্যে এমনও দেখছি এমনও আছে অনেকেই এমনও করছে কি আপনার এক সপ্তাহের মধ্যে না জাস্ট একদিনের মধ্যে একটা ভিডিও লাইভ করে ওরা ছয়শোকে মিনিট পূরণ করে ফেলছে তো এরকম মানে এটা করার জন্য আগে থেকে আপনাকে একটা টিপস দিয়ে রাখি আমি আপনি প্রত্যেক দিন একটা করে আপনার পেজ বানিয়ে রাখবেন কারণ কি তিরিশ দিন পুরাতন না হওয়া পর্যন্ত কিন্তু পেজ ওইটাতে কাজ করে লাভ নাই আপনি যদি মনিটাইজ করতে যান আপনার পেজটা অবশ্যই অবশ্যই তিরিশ দিনের পুরাতন হতে হবে তো এই জন্য আপনাকে একটা প্রো টিপস আমি আগে থেকেই দিয়ে রাখলাম আর এখানে দেখুন যে আমার ভিডিও কিন্তু ভিউজ অলরেডি হচ্ছে তো এই ধরনের আমি অনেকগুলো আপনাকে দেখাইতে পারবো উদাহরণ তো কথা সেইটা না কথা হচ্ছে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনার হচ্ছে পরের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আর কিভাবে কি করবেন এখানে অনেক কিছু ঝামেলা আছে অনেক কাহিনী করতে হয় অনেক কাজ করতে হয় তো এরপর কিন্তু আমি একটা হয়তো ওভারভিউ ভিডিও আনতে পারি যাতে করে আপনারা এই ওভারভিউ ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন তো ভিডিওটায় অবশ্যই অবশ্যই লাইক করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা নইলে কিন্তু কিভাবে শেয়ার করবেন কোথায় থেকে গ্রুপ খুঁজবেন এমনি কিন্তু ভিডিওটা লাইভ করলেই হয় না এখানে শেয়ারিংয়ের বিষয় আছে গ্রুপ খুঁজে বের করতে হয় কোন গ্রুপে দেবেন আবার হচ্ছে কান্ট্রি ব্লক কিভাবে করবেন মানে কি কি রিস্ট্রিকশন কি করবেন কোন জায়গায় আপনার ভিডিও দেখাবে লাইভ যে চলতেছে এই লাইভটা কোন জায়গায় দেখাবে তো এই ধরনের অনেক বিষয় রয়েছে কিন্তু তো এই বিষয়গুলো জানার প্রকৃত একটি চ্যানেল হচ্ছে এটি কারণ আমি এই চ্যানেলে দুই মাস কোনো ভিডিও দেইনি জাস্ট ইউটিউব আগে তো আমি ইউটিউব কপিরাইট কাজ সম্পর্কে জানি আগে থেকেই জানি তো ফেসবুকেরটা আমি জানতাম না তো ফেসবুকেরটা দুই মাস ধরে আমি শিখছি মানে বিভিন্ন কোর্স করছি পেইড কোর্স বলেন তারপর ইয়া কোর্স বলেন এমনি কোর্স বলেন ইউটিউবে ভিডিও দেখা বলেন সবখান থেকে আমি যেখান থেকে পারছি সেখান থেকেই শিখছি তো এখন সেই জিনিসগুলো আমি কাজে লাগাচ্ছি তো কাজে যখন লাগানো শুরু করতেছি আমি ভাবতেছি কেননা আপনাদেরকেও আমি একটু শেখাই আমার যেহেতু একটা চ্যানেল আছে দুই মাস ধরে কোনো ভিডিও দেই না তো হোক আমার চ্যানেল থেকেও কিছু একটা ইনকাম আসুক আপনারাও শিখতে পারেন ফ্রিতেই সমস্যা কি সমস্যা তো নেই এজন্য মানে আমি এইটা প্রচেষ্টাটা যে একটু আপনাদেরকে ফ্রিতে শেখাই তো ফ্রিতে শেখানো এটা একদম ফ্রি না কারণ হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আর ইউটিউব চ্যানেল আমার কিন্তু এই ভিডিওটা আপনি যে দেখতেছেন এর জন্য আমার ইনকাম হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন না তো আমার এই কষ্টগুলো বেঁধা যাবে আর ভিডিওটাতে লাইক করবেন কারণ আমি উৎসাহিত হব পরের বার আর আপনাকে সুন্দর করে সাজানো বা গোছানোভাবে ভিডিও তৈরি করে বোঝাইতে পারবো আর আমরা কিন্তু লাইভ সাপোর্টও দিব আপনাকে যদি আপনার কোনো প্রবলেম হয় এই কাজগুলো আমার ভিডিও দেখে কাজগুলো করতে গিয়ে তো সেখানে আমি হয়তো আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব তো অবশ্যই ডিসক্রিপশন বক্সও চেক করে রাখবেন যদি আমি কোনো ইনফরমেশন দিয়ে রাখি বা কোনো সময় কোনো কোর্স ফ্রি অবশ্যই ফ্রি কোর্স আমি যদি কোনো কোর্স করাই সেটা ফ্রিতেই হবে কারণ একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি আমি যেটা করে আপনি আর আপনি মানে ভিডিও দেবেন যদি কোনো জায়গায় আপনি বেজে যান আরেকজন যে টিমের মেম্বার আছে ও আপনাকে সাহায্য করবে এবং মনে করেন আমি এক জায়গায় বেজে গেলাম আমার আরেকজন টিমের মেম্বার আমাকে সাহায্য করলো বা আমি সব কিছু জানি এরকম কিছু না কিন্তু অনেকেই অনেক ধরনের টেকনিক কিন্তু এখানে খুঁজে বের করে তো সবার টেকনিক এক হয় না তো এই ভিডিওটা জাস্ট আপনাকে একটু দেখাইলাম যে কিভাবে কি করতে মানে হ্যাঁ, কিভাবে এই ধরনের ভিউজগুলো আনবেন আর এই যে ভিডিওগুলো লাইভ হচ্ছে এগুলো দেখেন যে চল্লিশ পঁচাত্তর ছিয়াত্তর আশি পঁচানব্বই যদি ভালো জায়গায় শেয়ার করতে পারেন তাহলে আপনার ভিউজ কিন্তু two K three K five K পর্যন্ত হয়ে যাবে লাইভ ওয়াশিংয়ে আর এই ভিডিওগুলো এক মিনিট যদি ভিউ হয় তাহলে কিন্তু আপনার ভিডিও রিকমেন্ডেশনে যাবে তার মানে একদিনেই আপনার কিন্তু ছয়শো কে মিনিট পূরণ হয়ে যাওয়া সম্ভব একদিনও লাগে না এক ঘন্টায়ও অনেক সময় হয়ে যায় তো বন্ধুরা আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটা হারিয়ে গেলে হয়তো তুমি আর এই ধরনের কাজগুলো খুঁজে পাবে না হয়তো খুঁজেও পাবে না আমার চ্যানেলটা কারণ দুই মাস বন্ধ ছিল বন্ধ দুই মাস কোনো ভিডিও আসেনি আমার চ্যানেলটা অনেকটা ডাউন যাচ্ছে তো এই ভিডিওটা হয়তো রিস পাবে না কারণ তোমার কাছে হয়তো গেছে তুমি যদি অল্প একটু দেখেই বের হয়ে যাও তাহলে হয়তো এই ভিডিওটাও আর কারোর কাছে যাবে না তো এই হচ্ছে কথা মূলত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাতে করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আর কি বলবো আর কিছু বলার নাই কারণ একটা টিম বিল্ড আপ করতেছি বলছে যদি তোমার কাজ করার আগ্রহ থাকে তাহলে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করিও আমি কোনো ডিটেলস দিয়ে থাকলে আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারবে যে ভাই আমি তো কাজ করতে যাই কিভাবে কি করব বা এই ধরনের একটা মেসেজ পাঠাই দিবে আমি তোমাকে ডিটেলস বলবো কারণ এখনও আমি কিছু রেডি করি নাই যার কারণে মানে কিছু বলতে পারতেছি না শিওরলি কারণ ভবিষ্যতে করব এরকম চিন্তাভাবনা আছে এর জন্যই মানে এই ভিডিওটাতে একটু বলে রাখলাম আর কালকে একটা ভিডিও আসবে অলরেডি ভিডিওটা আমি মেকিং করে ফেলছি ওভারভিউ কিভাবে তোমরা কাজটা করবে এই ভিডিওটা আসবে তো সেটা দেখার জন্য হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আর ভিডিওটাকে বাড়ানোর ইচ্ছা আমার হচ্ছে না এটাই অলরেডি অনেক বেশি হয়ে গেছে তো জাস্ট এখানে একটু দেখো যে আমার নাইন পয়েন্ট ফাইভকে কিন্তু ভিউ হয়ে গেছে এখানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো একটি এপিসোডে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে